সমস্যাটা কি বলেন আমরা বক্স লাগাইলে আচ্ছা, আচ্ছা এক মিনিট এক মিনিট দেখছেন বক্সটা লাগাইলে লাইন দেন নাই লাইন দেন লাইন শব্দ দেন দেখি লাইন দিয়ে দেখেন নামায় না নাকসারি নাইলে তো ভিউয়ার্স আমরা আজকে যে বাড়িতে চলে আসলাম তো সেই বাড়ির যে কাজটি আমি করতে এসেছি একটি হোম থিয়েটার আছে এ বাড়িতে আর একটি মনে হয় সনি টিভি আপনারা দেখতে পাচ্ছেন তো এই টিভিগুলো আমি এখন রিপেয়ারিং করবো তো আগে আমি দেখাইলাম যে এটা রোগটা কি কাস্টমারের চলতে কি কি অসুবিধা ভাই ভিডিও করলে কোনো অসুবিধা হবে হ্যাঁ ভিডিও করতেছি কোনো অসুবিধা হবে না সমস্যা তো আমরা এটি এখন নামিয়ে নিলাম নিচে নিচে সাউন্ড বক্সটি তো আবার পুনরায় কানেকশন দিচ্ছে হচ্ছে একেবারেই ফের ফের করে আর কম্পিউটার বক্সটি খুলে নিলাম কিন্তু এটাটি তো দেখতে পাচ্ছেন যে আমার যেখানে আঙ্গুল এখানে এটা আর হয়তো রিপেয়ারিং করা হয়েছে তো যাই হোক আমি এটাকে এখন রিপেয়ারিং করে একবার পুনরায় নতুনের রূপ দিয়ে দেব তো এখন আমি কাজটি শুরু করব কাজটি শেষ করে নিই তারপর আবার দেখি তো আমি বুকটি খুলে নিয়েছি একেবারে এখন এটা মুখে দিয়ে মাপবো আগে দেখবো এটা কী কারণে এই প্রবলেমটা বাকি Mm-hmm. <laughs> ভিউয়ার্স আমি যে কম্পিউটারটি কাজ করতেছিলাম কম্পিউটার বক্সটি তো এক দুই তিন এই তিনটি আইসি চেঞ্জ করে দিতে হবে আইসি থেকেই এই প্রবলেমটি হয়তো আইসি লাগানোর পর বুঝতে যাবে অন্য কোনো প্রবলেম হয়েছে কি না তো আমরা আগে আইসিটি রিমুভ করে নেব তারপর একটি নতুন এই সেই তিনটি আইসি নষ্ট হয়ে গিয়েছে যার কারণে এটার এই প্রবলেমটা হয়েছে এই আইসিগুলির নাম হচ্ছে বিস্ত্রিশ কাস্টমারের আইসি কাস্টমারের হাতে দিয়ে দিলাম আর নতুন লাগিয়ে তো ভিউয়ার্স আসলে এটার ভিতরে ফুল ভাবে চারটি না পাঁচটি আইসি লাগছে তো পাঁচটি আইসি আমরা লাগাই দিয়েছি একদম নতুন ইনটেক এখন পুনরায় আবার নতুন নতুন চলবে তো আমাদের কাজগুলি প্রায় শেষ এখন আমরা এটাকে সেটিং করে দেবো ফুল সেট আপ তারপর আপনাদেরকে শোনাবো এটার গান আসলে কেমন লাগে সাউন্ড কোয়ালিটিটি তবে এটার সাউন্ড কোয়ালিটি বেশ খায়া ফেলছে তো আওয়াজ দীর্ঘ হবে তো নজর ফের ফের করবো নাড়ের গাঠ নাই একটা একটু গাঠ দিলাম তো হ্যাঁ? এই নাটগুলি যখন হাওয়া প্রেশার দিব বিটের তখন আমরা হাওয়া বাইতে এখন হাওয়া বাইর হয়ে গেলে ফের ফের শব্দ করতো প্লাগ লাগাবো এবং দেখবো এটার সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আমার ভান্ডারির নামের গুণে ভান্ডারির নামের গুণ সাউন্ড কোয়ালিটি নিয়ে দেখতেই পারলেন একেবারে নতুনের মতো সাউন্ড কোয়ালিটি করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী তো সম্মানিত ভিউয়ার্স আমরা এই হোম থিয়েটারটি বলসনিক এই হোম থিয়েটারটি ওকে করে দিলাম এখন এই সিআইটি টিভির প্রবলেমটি আমরা দেখব এবং এটাও ঠিক করে দিব তো টিভিটি হ্যাঁ, হ্যাঁ? দেখতে ঠিকই আছে এটা হঠাৎ হঠাৎ চাইপা ছোট হয়ে যায় এই হচ্ছে এই টিভিটির প্রবলেম আর প্রবলেম হচ্ছে একটা শব্দ আসে চেঞ্জ করুন দেখি তো আমরা আমি তো দেখতে ওকে কিন্তু হঠাৎ করেই কেটে যায় তো এটার প্রবলেমটা হচ্ছে এই এই যে দেখেন হঠাৎ করেই চাইপে যায় আবার হঠাৎ করেই চড়াইয়া যায় সাউন্ড দিয়ে যায় अभी जा, लेकिन लेकिन कुछ नहीं जैसा कि हो सका टाइम नहीं हमारे पास फिक्र अभी अभी हमें खबर मिली है इंस्पेक्टर वाघ मेरे यहाँ आ रहे हैं बहुत लंबी टाइम से इंस्पेक्टर वाघ मेरे और काम एक साथ काम कर रहे हैं आज तक जितने भी केस उनके अंदर आए కొట్టంటే మా సరా বেরালে ক্যাসি রেডি হো শোনা কেন আছে এত খুশি করুন এদের আরো বিরক্ত যাতে হয়ে যায় আমরা সুখী এই হচ্ছে এটা তো সম্মানিত ভিউয়ার্স আমাদের এই কাজটি শেষ তো এই টিভিটিও রিপেয়ারিং করলাম এবং এই বক্সটিও রিপেয়ারিং করলাম এবং নতুনের মতন চলনের ব্যবস্থা আমি করে দিলাম দেখেন এখন আর যদি ফুল সাউনও দিবে কিন্তু সাউন আর ছোট আর ছোট হবে না পক্ষ থেকে হয় জাহিদ প্রশ্ন করে অন্যদের কাছে পাঠায় জানালেন পুলিশ কমিশনার তো দেখতেই পারলেন ছিল ক্ষমতা দখলকারীরা উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জেল হত্যা মামলা এখন আমরা এখান থেকে বিদায় নিতেছি আর আওয়ামী লীগের